সালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিয়ার্স সো আজকে আমরা জানবো মিথ বা পৌরাণিক তথ্য নিয়ে সো এই মিথ শাস্ত্রের শুরু ইতিহাসটা যদি আমরা দেখি যে কীভাবে এটা শুরু হলো সো স্বাভাবিকভাবে পৃথিবী শুরু হয়েছে সো মানুষ বিচরণ শুরু করলো সো মানুষের মধ্যে একটি কৌতূহল সৃষ্টি হলো যে এই সমস্ত জিনিস কীভাবে তৈরি হয়েছে বা কে সৃষ্টি করেছে সো এই স্পেসিফিক চিন্তা ভাবনা থেকেই সে তারা একটা মেথোলজি তৈরি করলো অনেকগুলোই মিথ রয়েছে সো তার মাঝে সবচাইতে প্রাচীন মিথ বলা হয় গ্রিক মিথোলজিকে সো এই গ্রিক মিথোলজি থেকেই আমরা কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর খুঁজে বের করার চেষ্টা করব সো লেটস গো মিথ শব্দটি শুনলে আপনার মাথায় প্রথম কোন মিথোলজি সম্পর্কে ধারণা আসে ইয়েস এক্স্যাক্টলি গ্রিক মিথোলজি কিন্তু কখনো কি ভেবেছেন যে আসলে মিথ শব্দটি শুনলে কেনই আমাদের গ্রিক মিথোলজির কথাই মনে আসে সো আরও তো অনেক মিথ রয়েছে এবং এই গ্রিক মিথোলজি কিভাবে সারা বিশ্বে এত পরিমাণ ছড়িয়ে গেল এত প্রসিদ্ধ হলো বা এই সমস্ত মিথোলজির কোনো বাস্তব চিত্র আছে কিনা বা আদৌ ছিল কিনা বা এর কোনো যুক্তিযুক্ত প্রমাণ আছে কিনা ওয়েট এ মিনিট চিন্তার কোনো কারণে এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি আছি আপনাদের সাথে সো ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন আমরা যদি মিথোলজির শাব্দিক অর্থের দিকে খেয়াল করি সো এর শাব্দিক অর্থ হচ্ছে পুরাণ কথা রূপকথা কাল্পনিক উদ্ভাসিত বা বানোয়াত ব্যক্তি বা বস্তু সো এটা হচ্ছে এর অবিধানিক অর্থ আর মিথের পারিভাষিক অর্থ হচ্ছে প্রাচীনকাল থেকে প্রবাহমান কাহিনী বা কোনো জাতির আদি ইতিহাস সম্পৃক্ত বিশ্বাস ও ধারণা সো প্রথমে আমরা জানব যে এর বাস্তবতা কতটুকু সো স্বাভাবিকভাবে আমরা যদি মিথ এর অবিধানিক এবং পারিভাষিক অর্থের দিকে খেয়াল করি তাহলে মোটামুটি একটা উত্তর কিন্তু আমরা পেয়ে যাই এর অবিধানিক অর্থে যদি আমরা লক্ষ্য করি সেখানে এর অর্থ দেওয়া আছে পুরাণ কথা রূপকথা কাল্পনিক উদ্ভাবিত বা বানোয়াট ব্যক্তি বা বস্তু সো এখান থেকে মোটামুটি কিন্তু আমরা একটা ধারণা পাই যে আসলে এই মিথ শাস্ত্রগুলো হচ্ছে রূপকথা বা কাল্পনিক উদ্ভাবিত কোনো বস্তু বা ব্যক্তি সো এখান থেকে আমরা বুঝতে পারি এ সমস্ত গ্রিক মিথ বা আদার্স মিথের কোনো বাস্তবতা নেই এরপরে যদি আমরা মিথের পারিভাষিক অর্থের দিকে তাকাই তাহলে মিথের পারিভাষিক অর্থে বলা হয়েছে যে প্রাচীনকাল থেকে প্রবাহমান কাহিনী বা কোনো জাতির আদি ইতিহাস সম্পৃক্ত বিশ্বাস ও ধারণা সো এখানে একটি জিনিস স্পষ্ট সেটা হলো যে এটা একটি বিশ্বাস ও ধারণা অর্থাৎ আর আমরা সকলেই জানি যে ধারণা কখনোই কোনো সময়ই এলমে কিনে ফায়দা দেয় না অর্থাৎ বাস্তব জ্ঞানের ফায়দা দেয় না সুতরাং এর দ্বারা কিন্তু স্পষ্ট হয়ে গেল মৃৎশাস্ত্রগুলোর আসলেই কোনো বাস্তবিক অস্তিত্ব নেই আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে মিথ শব্দটি শুনলে কেনই বা আমাদের মাথায় সর্বপ্রথম গ্রিক মেথোলজির কথা চলে আসে সো এটা কিন্তু বেশ চিন্তার একটি বিষয় কেননা পৃথিবীতে আরও বেশ কয়েকটা মিথ রয়েছে এবং বেশ পৌরাণিক অনেকগুলো কাহিনী রয়েছে এরপরেও কেন এই গ্রিক মিথোলজির কথা সর্বপ্রথম আমাদের মাথায় চলে আসে সো এই উত্তরটা একটু পরে দিচ্ছি কেননা তৃতীয় নাম্বার প্রশ্নের উত্তরের মাঝে আমরা এই উত্তরটা পেয়ে যাব সো আমাদের তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে এই গ্রিক শাস্ত্র বা গ্রিক মিথোলজি কেন পুরো পৃথিবী জুড়ে এত বেশি প্রসিদ্ধ সো এর উত্তর পেতে হলে আমাদের একটু ধর্মবিশ্বাসের দিকে যেতে হবে সো সেদিকে যদি আমরা লক্ষ্য করি আব্রাহামিক ধর্মবিশ্বাসে যারা বিশ্বাসিত আর আব্রাহামিক ধর্মবিশ্বাস বলতে এখানে ইহুদি খ্রিস্টান এবং মুসলিমদেরকে বোঝানো হয়েছে সো এই ধর্মবিশ্বাসের মতে বনি আদম বা আদমের সবচাইতে বড় শত্রু হচ্ছে বা প্রকাশ্য শত্রু হচ্ছে স্যাটান বা শয়তান যেটাই বলি না কেন আমরা আর নর্মালি আমরা যদি এই মিথগুলোর দিকে খেয়াল করি তাহলে স্পষ্ট বুঝতে পারবো যে এগুলো স্যাতান বা শয়তানি বিশ্বাস কারণ আব্রাহামিক কোনো ধর্মেই এই মিথের কোনো অস্তিত্ব নেই এবং এই মিথগুলোর মাঝে এমন কিছু চরিত্র রয়েছে যেগুলো টোটালি বাস্তবের সাথে পুরোপুরি সাংঘর্ষিক গ্রিক ম্যাথোলজির খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র হচ্ছে ক্রোনাস সো ইউরোনাসের ছেলে হচ্ছে ক্রোনাস সো এই ক্রোনাস যখন জানতে পারে যে তার একজন সন্তান তাকে হত্যা করবে বা পরাস্ত করবে সো তখন সে কি করে তার সমস্ত সন্তানকে সে খেয়ে ফেলে সো এটা কি আদৌ সম্ভব আর যদি ধরেও নেই এটা সম্ভব তাহলে এই রকম মন মানসিকতার একজন চরিত্র কীভাবে গড হতে পারে যার নিজেরই প্রাণনাশে ভয় রয়েছে সো এইসবের দ্বারা কিন্তু স্পষ্টই হয়ে যায় যে আসলে এই গ্রিক মিথোলজি থেকে শুরু করে আর আদার্স যে সমস্ত মিথোলজি রয়েছে সেগুলো কোনো প্রকার বাস্তবিক অস্তিত্ব নেই এগুলো সবই হচ্ছে শয়তনিক বিশ্বাস মাত্র এখন আমরা প্রথম প্রশ্নের উত্তরে আসি যে প্রশ্নটা ছিল এমন যে মিথ শুনলে কেনই বা আমাদের মাথায় গ্রিক মেথোলজি চলে আসে এর প্রথম উত্তর হচ্ছে গ্রিক মেথোলজিটা আদার্স মেথোলজি যাইতে তুলনামূলকভাবে প্রাচীন আর এর দ্বিতীয় কারণটি হচ্ছে এর প্রচার প্রসার এই গ্রিক মিথোলজি নিয়ে হলিউডে বিভিন্ন ছবি হয়েছে এবং বিভিন্ন সিরিয়াল রয়েছে ইভেন এই গ্রিক মিথোলজি নিয়ে বেশ বড় বড় গেমসও রয়েছে সো এর মার্কেটিংয়ের কারণে সো যখনই আমরা মিথ শব্দটা শুনি ফার্স্টে আমাদের এই গ্রিক মিথোলজিটাই চলে আসে এখনও কথা হচ্ছে যে আরও তো আদার্স মিথোলজি রয়েছে শয়তান কেন বা এটা হাতের হিসেব নেন সো আগের কথা কেননা আদার্স যে হিন্দু মিথোলজি বা আমরা মিশরের যে পিরামিড মিথোলজি সো ওই সমস্ত মিথোলজির চাইতে এই গ্রিক মিথোলজিটা প্রাচীন এই জন্য শয়তান এটাকে হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে সো আমাদের কাজ হচ্ছে সো এই সমস্ত মিথোলজি শুধু জানার জন্য জানা কিন্তু কোনোভাবে এই সমস্ত মিথোলজি সম্পর্কে আমাদের বিশ্বাস স্থাপন করা যাবে না এবং ইসলামে আদৌ এর কোনো অস্তিত্ব নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অ্যাজ এ বিগিনার হিসেবে সো আপনাদের একটি লাইক একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব আমার জন্য খুবই উৎসাহের একটি কাজ হয় সো এরকম যদি আরও ভিডিও দেখতে চান মিথ সম্পর্কে সো অবশ্যই কমেন্টে জানাবেন